কি ডিজিটাল করছস বললে হইছে কি ডিজিটাল হইছে বাংলাদেশ ডিজিটাল কোথায় হইছে কোথায় না আজকে রেকর্ড রেকর্ড করতে যায় কতক্ষণ একটা ঘন্টা ধরে রেকর্ড করতে চেষ্টা করতেছ হচ্ছে না কি হচ্ছে যে এখানে কি আমি কথা আমি এতক্ষণ কথা বলে আমি এতক্ষণ কথা বলে কি হয়েছে তোমাদের এলাকায় নদী ব্যাংকে সবগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে পুরো দ্বীপটা শেষ হয়ে যাচ্ছে কি হচ্ছে উচিত কথা আজকে বললাম আমি এখানে ওনাকে বলতে দিন ওনাকে বলতে দিন আমরা ওনার কথা শুনছি আপনার কথা আমরা পরে আসতেছি আমার কথা শেষ তারপর আমি ওনাকে বলা না কেন আপনি আমি আগে আমি শুনবো আপনার কথা শুনবো